উইন্ডোজ এর নিচের দিকে এই টেস্ট লেখাটা দেখতে খুবই খারাপ দেখা যায় তাই না চলুন এটা রিমুভ করে দেখাই দেখুন এটা রিমুভ হয়ে গেছে কিভাবে হলো এটা দেখতে পুরো ভিডিওটা দেখতে হবে চলে এলাম আমার কম্পিউটার স্ক্রিনে এখন ওই মেসেজটা দেখা যাচ্ছে দেখুন start menu type C M D right click run an administrator দেখুন এই লেখাটা ডেসক্রিপশনে দেওয়া আছে এটাকে কপি করে এখানে পেস্ট করে দিন এন্টার ক্লিক করুন দেখুন আমার এখানে সাকসেস আসছে মেসেজ এবার কম্পিউটারটাকে রিস্টার্ট করলেই ঠিক হয়ে যাবে আশা করি কম্পিউটার রিস্টার্ট করলে স্ক্রিন রেকর্ড কাজ করে না তাই মোবাইল থেকে ভিডিও করতেছি এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি আমার ভিডিওটায় আপনাদের একটু হলে উপকার হবে কম্পিউটারটা ওপেন হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করি এমন নতুন নতুন ভিডিও পাবার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে কী নিয়ে ভিডিও করব তা কমেন্ট করে জানান